জাহান নামে প্রবেশ করতে হবে যখন আল্লাহ তালা দয়া হবে তখন সে জান্নাতে প্রবেশ করবে এই গুনাহগুলো আমরা মুসলিম হয়েও এই কাজগুলো করে থাকি এখানের মধ্যে কয়েকটি রয়েছে মারাত্মক গুণা কয়েকটি রয়েছে কবিরা গুণা আবার কিছু কিছু রয়েছে বড় গুণা এই গুণাগুলো আমরা মুসলিম হয়ে প্রতিনিয়ত করে যাচ্ছি কেউ দাম দিচ্ছে না পাত্তা দিচ্ছে না অথচ অথচ এই সকল গুনাহ কারণে আমরা যে জাহান নামের পথে হাঁটছি তা আমরা কল্পনা করতে পারছি না আর আল্লাহ তালা যদি তাদেরকে ক্ষমা না করে অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে না দেন তাহলে তাদের পরিণতি হবে জাহান্নাম তবে আল্লাহ তালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরোপ থেকে দূরে থাকে কেননা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ে পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন সুবাহান আল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইদায় নেই অর্থাৎ সত্য কোনো মাবুত নেই সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুপ্রহান আল্লাহ আবার আরেকটি হাদিস এসেছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ পর্যন্ত ইমান থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যাদেরকে তিনি ক্ষমা করবেন না তাদেরকে তিনি জাহানামে আগুনে নিক্ষেপ করবেন পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ যাদের অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান রয়েছে তারা প্রথম অবস্থায় জান্নাতে যেতে পারবে না প্রথমে জাহান্নামে যাবে অতপর তাদের দেহ তাদের শরীর যে পাপগুলো রয়েছে সে পাপগুলো পবিত্র হয়ে যাবে তখন সে আল্লাহ তালা দয়ায় জান্নাতে প্রবেশ করবে এখন কোন সব গুরুতর পাপ যে সকল কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে যেটা কিনা মুসলিম হয়েও এর মধ্যে প্রথম হলো যে মারাত্মক গুণা ইমান না আনা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজুবিল্লা ইমানদার হতে হবে অন্তরে ইমান থাকতে হবে শিরিক মূর্তি পূজা ইহুদি খ্রিস্টান মুশরিক এসব কোনো কিছুই অনুসরণ করা যাবে না আরেকটি হাদিসে রয়েছে তোমরা ইমান আনা পর্যন্ত জানাতে প্রবেশ করতে পারবে না সুতরাং পরিষ্কার হয়ে গেল ইমান ছাড়া জানাতে প্রবেশ করতে পারবেন না দুই নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া রসুল সাল্লাম আলী আসসালাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জানাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আপনার প্রতিবেশীকে আপনি কখনো ঘৃণা করবেন না গালাগালি করবেন না ফেতনা ফাসাদ করবেন না তার সাথে বন্ধুত্বস্বরূপ আচরণ করবেন তাকে দাওয়াত দিবেন সাহায্য সহযোগিতা করবেন তৃতীয়ত হল অহংকার করা আপনাকে আল্লাহ তালা এমন একটি জিনিস দান করেছেন যে জিনিসগুলো অন্য কাউকে দান করেনি কিন্তু আপনি অহংকার করছেন আপনি বড়াই করছেন যেন অন্য কাউকে আল্লাহ তারা এই জিনিসগুলো দিবে না এভাবে অহংকার করা যাবে না আপনাকে যা দিয়েছে তা নিয়ে আপনি সুক্রিয়া জ্ঞাপন করুন চতুর্থ হল চগলখুরি ও পরনিন্দা করা আল্লাহ রসদ সাল্লাহ আলাইসালাম বলেন চুগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা একজনের কাছে ভালো সাজে অন্যদের সামনে খারাপ সাজে আবার অন্যদের সামনে ভালো সাজে আবার অপরজনের সাথে খারাপ সাজে এভাবে তারা একজন আরেকজনের সাথে প্যাচ লাগিয়ে দেয় তাদের মাঝে শত্রুতা স্থাপন করে দেয় নাহজবিল্লা এসব কাজ মোটেই করা যাবে না পাঁচ নম্বর হলো আত্মহত্যা করা আল্লাহ রসদ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে যা হবে অনন্তকাল যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে তার অবস্থা একই হবে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে সে জাহান নামে একই অবস্থায় মৃত্যুবরণ করতে থাকবে নাঙ্গুজুবিল্লা এভাবে যারাই আত্মহত্যা করুন না কেন যে কোনো অবস্থায় যে কোনো বস্তু ধারা আপনি সেভাবে আখিরাতে আত্মহত্যা করতে থাকবেন ছয় নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা আল্লাহ রসুল সাল্লাহ বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং যারা আত্মীয়তা বন্ধন বিরুদ্ধ করছেন বন্ধন ছিঁড়ে ফেলছেন তাদের জন্য এটি ভয়ানক কথা এখনই সময় আছে ফিরে আসুন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাদের সাথে যদি আপনার ঝগড়া হয়েই থাকে তাহলে আপনি নীরবে তাকে সাহায্য করে যান আল্লাহর কাছে দোয়া করুন সাত নম্বর হলো হারাম খাওয়া আল্লাহ রসুল সাল্লাহ বলেন হারাম অর্থের মাধ্যমে যে শরীর মাংস বৃদ্ধি পেয়েছে তা জানাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জনের ধারা দেহ গঠন করেছে জাহানামে আগুনেই তার প্রাপ্য নাউজুবিল্লা হারাম যত ইনকাম রয়েছে নেশার মাধ্যমে আপনি যে ইনকাম করেছেন সুদের মাধ্যমে ব্যবসা কারচুপির মাধ্যমে খাদ্যে ভেজাল মিশিয়ে যে কোনোভাবে আপনি হারাম উপার্জন করেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না আট নম্বর হলো উপকার করে যে খোটা দেয় আল্লাহ রসদ সাল্লাহ আলিয়াল্লাম বলেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় আমরা অনেকে আছি মানুষকে সাহায্য করি কিন্তু ওই ব্যক্তি যদি আপনাকে ধন্যবাদ না বলে আপনার প্রশংসা না করে বা আপনাকে ক্ষতিও করলো আমরা তার সাহায্যের কথা বলে দিই আমরা এভাবে বলি আমি না তোমাকে সাহায্য করেছি এরকমভাবে খোটা দেওয়া যাবে না সে আপনার ক্ষতি করলেও আপনি তাকে কোনোরকমভাবে আপনার উপকারের কথা বলবেন না নয় নম্বর হলো তাকদিরে ভাগ্য লিখন এগুলো অস্বীকার করা অর্থাৎ তকদিরে যা রেখেছেন তাই আপনি পাবেন কিন্তু আপনি এটা বিশ্বাস করলেন না রসুল্লাহ সাল্লাম বলেন পিতামাতার অবদ্ধ সন্তান মদ্যপায়ী এবং তকদিরে অস্বীকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না জুবিল্লা দশ নম্বর হলো জাদুতে বিশেষ করা যারা জাদুতে বিশেষ করে তারা জানাতে প্রবেশ করতে পারবে না বিভিন্ন ধরনের ম্যাজিক রয়েছে আমরা অনেক আছে শিখে থাকি এসব ম্যাজিক সম্পূর্ণ হারাম নিষিদ্ধ কাজ এগারো নম্বর হলো মদ গাঁজা ও নেশাদ্রব্য সেবনকারী যারা মদ গাঁজা সিগারেট ফেন্সিলিন যত কিছুই আছে যা নেশা আপনারা যদি সেসব সেবন করেন তাহলে আপনারা জানাতে যেতে পারবেন না বারো নম্বর হলো গণক গণক ধারা রাশিফল টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় আবার বিভিন্ন ধরনের রাশিফল জানা যায় নেটের মাধ্যমে পত্রিকার মাধ্যমে খবর কাগজের মাধ্যমে মেসেজের মাধ্যমে আবার বিভিন্ন মানুষ এ সকল বলে থাকে কার ভাগ্য কীরকম হবে কোন বার কীরকম হয়ে থাকে কোন মাসে আপনার কি ভাগ্য হবে এ সকল কোনো কিছুই বিশ্বাস করা যাবে না রসুল্লাহ সাল্লাহ বলেন পাঁচ শ্রেণীর মানুষ জানাতে প্রবেশ করবে না তারা হলো মদ্যপায়ী যাদের বৈধতা বিশ্বাসী আত্মীয়তা সম্পর্ক করি চকুরখোর এবং গণক তেরো নম্বর হলো ঋণ পরিশোধ না করা রসুল্লাহ সাল্লু আলাইসলামের নিকট কোনো ঋণগ্রস্ত মৃত্যুর লাশ আসলে তখন তিনি জানাজা করতেন না তিনি প্রথমে জিজ্ঞাসা করতেন এই লোকের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়েছে কিনা যদি বলতেন হ্যাঁ তাহলে পড়াতেন আর যদি বলতেন না তাহলে তিনি বলতেন তোমরা তার জানাজা পড়াও আমি পড়াবো না সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যদি আমাদের ঋণ থাকে তাহলে আমরা শোধ করে নিব আর যদি শোধ করতে না পারি তাহলে পরিবারের মাধ্যমে তা শোধ করিয়ে দিব অথবা আপনার ভাই মারা গিয়েছে তার ঋণ ছিল আপনি তার সম্পদ থেকে অথবা নিজের ব্যক্তিগতভাবে তাকে সাতকা করে দিবেন সাহায্য করে দিবেন চোদ্দ নম্বর হলো পুরুষ বেশধারী নারী যারা পুরুষের মতো আচরণ করে আবার নারী বেশধারী পুরুষ এভাবে দুজন দুইজনকে যদি অনুসরণ করে তাহলে তারা দুইজনই জাহান নামে প্রবেশ করবে পনেরো নম্বর হলো ডায়ুস ডায়ুস ব্যক্তি যাদের স্ত্রী বোন মা রয়েছে এ সকল লোককে তারা সহযোগিতা করে পর্দা করতে নিষেধ করে ছেলে মেয়েদের সাথে প্রেম করতে উৎসাহ দেয় এ সকল কাজ করতে তারা যদি কোনো বাধা না দেয় তাহলে সে ডায়ুস আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা হলো পিতামাতার অবতার সন্তান ডায়ুস এবং পুরুষ বেশধারী নারী ষোলো নম্বর হলো বৃদ্ধ ব্যবিচারী যারা বৃদ্ধ অবস্থায় জেনা ব্যবিচার করে হারাম কাজে লিপ্ত হয় যেটা কিনা যৌবন বয়সের কথা কিন্তু সেটা বৃদ্ধ বয়সে করলে এটা মারাত্মক কবিরা গুণা সতেরো নম্বর হলো মিথ্যাবাদী শাসক পরিবারের ক্ষেত্রে হোক সমাজের ক্ষেত্রে হোক জেলা ক্ষেত্রে হোক রাষ্ট্রের ক্ষেত্রে হোক যে কোনো অবস্থায় আপনি যদি শাসক হয়ে থাকেন আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন জনগণের সাথে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে আপনার পরিণাম হবে জাহান্না আট নম্বর হলো অহংকারী যাদের আল্লাহ তালা অনেক কিছু দান করেছেন কিন্তু তার মনে অহংকার রয়েছে সে ব্যক্তি জাহানামে প্রবেশ করবে আল্লাহ রসদ সাল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না তাদের গুণা ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তারা হলো বৃদ্ধ ব্যবচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র এখানে অহংকারী দরিদ্র হলো যেমন আপনি রিক্সাওয়ালাকে কাছে বললেন যে ভাই অমুক জায়গায় যেতে হবে কিন্তু রিক্সাওয়ালা অহংকার করে বসল যে না আমি যেতে পারবো না রিক্সাওয়ালার সাধ্য রয়েছে কিন্তু সে গেল না এটাই তার বড় অপরাধ যদিও সে গরিব ছিল কিন্তু তার অহংকারের কারণে ওই লোকটি কষ্ট পেল উনিশ নম্বর হলো কঠোর প্রকৃতি ও কুটুবাসী লোক এবং যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার নিকট নেই আপনি মানুষের কাছে শুধু মিথ্যা কথা বলেন ফেকভাবে মানুষের কাছে খবর ছড়া যেটা জিনিস আপনার কাছে নেই সেই জিনিস আপনি আরও বাড়িয়ে বলেন যে আমার কাছে অমুক অমুক জিনিস রয়েছে যা আপনার জানা নেই আপনি বানি বানি বলেন আমি অমুক জায়গায় অমুক জিনিস দেখেছি এভাবে মিথ্যা কথা বলা নিজের কাছে কোনো কিছুই নেই কিন্তু মানুষকে বলেন আমার কাছে অনেক টাকা পয়সা আছে এভাবে যেভাবে যে কোনো উপায়ে আপনি বানি বানি কথা বললেই এটা আপনার জন্য মারাত্মক কবিরা গুণা রসুল্লাহ সাল্লাহ বলেন কঠোর প্রকৃতি ও কুটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে ছিল না বিশ নম্বর হল মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী অমুসলিমকে হত্যা করা রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুয়াহিদ তথা মুসলিমের সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জানাতে ঘ্রাণও পাবে না অথচ চল্লিশ বছর দূর থেকে জানাতে সুঘ্রাণ পাওয়া যায় একুশ নম্বর হল বিশ্বাসঘাতক শাসক রসুল্লাহ সাল্লাম বলেন যাকে আল্লাহ তালা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে ঘাতকতা করেছে এবং ঘাতক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে আল্লাহ তালা তার সাথে জান্নাত হারাম করে দিবেন জুবিল্লা বাইশ নম্বর হলো মানুষকে উপহার করা যারা মানুষকে বিনা কারণে প্রহার করে শুধু শুধু ছিনতাইয়ের মাধ্যমে ডাকাতির মাধ্যমে মানুষকে প্রহার করে আন্দোলনের মাধ্যমে মানুষকে প্রহার করে এভাবে যারা মানুষকে পিটায় তাদেরকে জাহান্নামে সুসংবাদ দেওয়া হয়েছে তেইশ নম্বর হলো মহিলাদের পর্দাহীনতা যে সকল মহিলারা পর্দা করে না তাদের জন্য ভয়াবহ একটি হাদিস নবী করিম সাল্লা বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি অর্থাৎ নবী করিম সাল্লা যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি এর মধ্যে প্রথম হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরু লেজের মতন লাঠি এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে দ্বিতীয়ত হলো ও সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যাদের বেশভূষায় মানুষকে আকৃষ্ট করে নিজেরও আকৃষ্ট হয় এবং মানুষদেরকে আকৃষ্ট করে তারা জান্নাতে সুঘ্রাণ পাবে না এমন আরও বহু গুণা রয়েছে যে সকল গুণার কারণে আমরা জাহানামে প্রবেশ করি কিন্তু আমি যে সকল পয়েন্ট বলেছি এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ এসব গুণা মানুষ প্রতিনিয়ত করে যাচ্ছে আমাদের উচিত এই সকল গুণা থেকে এড়িয়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমি